আমরা একজন আমাদের সাথে অপেক্ষায় আছেন ফোনে ওই সেজন্য ফোনটি নিয়ে নিচ্ছি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ আপনি সমস্যাটা বলুন আপনার আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আমি একজন আমার ওই কুমুরে আর কুমুরে ব্যথা আর এই গাড়ে ব্যথা মানে আমি পোশাক শ্রমিক কাজ করি আপনি কি মেশিন চালান না কি করেন দাঁড়িয়ে থাকেন না বসে হ্যাঁ, বসে মেশিন চালাই আমি আচ্ছা এই ব্যথা কি ঘাড়ের ব্যথা হাতে যায় বা কোমরের ব্যথা পায়ের দিকে যায় মেশিন চালায় পায়ে বসে সেটা বুঝতে পেরেছি ঘাড়ের ব্যথা কি হাতে যায় এবং কোমরের ব্যথা কি পায়ের দিকে যায় কোমরের ব্যথা আর গাড়ে ব্যথা আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনাকে যায় না ধন্যবাদ আপনাকে আমি যেটা বলছিলাম যে ব্যথা মুক্ত থাকতে আসলে আমাদের করণীয় কি এই যে উনি গার্মেন্টস পেশাজীবী উনি দাঁড়িয়ে বা বসে টানা কাজ করে এবং সামনে ঝুঁকে এবং একই অবস্থানে একই পশ্চার এই যে এই যে একই পশ্চার মানে একই অবস্থান আমরা পশ্চার বলতে হিউম্যান অবস্থান হ্যাঁ লম্বা সময় ধরে একই একই কাজ regular due to long activities of posture তখন আমাদের শরীরে কিছু মাংসপেশি কিছু সফট টিস্যু কিছু লিগামেন্ট কিছু আমাদের ইভেন কি আপনার হার্ট টিস্যুগুলো জয়েন্ট এগুলা কিন্তু স্ট্রেস পড়ে সারাক্ষণ আর বাকিগুলা রিল্যাক্স এবং এই দীর্ঘ সময় এই গার্মেন্টস শ্রমিক বলেন বা যারা যতই পেশাজীবী যারা আছে যারা একই অবস্থানে কাজ করে তাদের কিন্তু মাইক্রোট্রমা হতে থাকে ভিতরে এবং প্রদাহ ইনফ্লামেশন হতে হতে হতে হতে দেখা যায় যে ব্যথা বেদনা দেখা দেয় যার বাস্তব প্রমাণ হচ্ছে উনি তো এই জন্য আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে আমরা গার্মেন্টস কাজ করতে হবে ডাক্তারি করতে হবে ইঞ্জিনিয়ারিং করতে হবে সবই করব কিন্তু আমার ওই পেশাটা বা ওই কাজের ক্ষেত্রে আমার বসার নিয়ম কাজের নিয়ম বা ওই আমাকে কি কি এক্সারসাইজ করা দরকার কি কি অ্যারোবিক নন অ্যানারোবিক এক্সারসাইজ বা লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত ঘুম কতটুকু হওয়া উচিত খাবারটা কি হওয়া উচিত এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে দেখা যাবে যে নতুন নতুন আমাদের রুগী বাড়তে থাকবে বা একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে তো যাই হোক আপনাকে এখন যেটা করতে হবে আপনি আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে দেখবেন ঘাড় এবং কোমর ব্যথার আমি কিছু এক্সারসাইজ দিয়েছি একটু কষ্ট করে শিখে এক্সারসাইজগুলো করবেন আমাদের প্রোগ্রামে যে আমরা টিপসগুলো দিচ্ছি যেমন আপনি সামনে ঝুঁকে কাজের ক্ষেত্রে যতদূর সম্ভব সোজো হয়ে বসা এবং কাজের ফাঁকে ফাঁকে বা আপনার তো একটা রিল্যাক্স পিরিয়ড আসে ধরেন খাবারের টাইম বা অন্য সময় সেই সময় একটু হাঁটা চলাফেরা করা কিছু এক্সারসাইজ ওই যে যেগুলা শিখিয়ে দেওয়া আছে ওগুলা করা এগুলো আপনাকে মেনটেন করতে হবে না হলে আস্তে আস্তে আরও সমস্যাটা বাড়বে আর পাশাপাশি আপনি একজন বাদ ব্যথা ডাক্তারকে দেখিয়ে চিকিৎসা নিতে পারেন অনেক ক্ষেত্রে বিভিন্ন থেরাপি বিভিন্ন এক্সারসাইজ অনেক উপকারে আসে এবং দেখা যায় যে ভালো থাকা যায় লাইফ স্টাইলটা যদি চেঞ্জ করা যায় তো আপনি একটু ওইভাবে একটু চেষ্টা করেন না হলে নিকটস্থ কোনো একজন চিকিৎসককে দেখিয়ে আপনি হয়তো ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছি জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি ওয়ালাইকুম আসসালাম জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন জি আমি মোহনগঞ্জ নেত্রকোনা থেকে বলছি সফিউল্লাহ জি বলেন আপনার সমস্যা কি আমাদেরকে বলেন জি আমার হাঁটুর মধ্যে প্রায় পাঁচ ছয় মাস যাবত ব্যথা আর মানে একটু টাইট টাইট লাগে হাঁটুর মধ্যে একটা না দুইটা আপনার কি এক হাঁটুতে না দুই হাঁটুতেই না দু হাঁটুতেই বয়স কত আপনি কি করেন জি আমার বয়স 22 বছর পড়াশোনা করি আচ্ছা তা আপনি কি হাঁটা চলাফেরা এক্সারসাইজ বা খেলাধুলা করেন নিয়মিত জি খেলাধুলা করতাম কিন্তু এই এখন হাঁটু ব্যথার জন্য বেশি একটা করতে পারি না খেলাধুলা করলে দেখা যায় যে ব্যথাটা বেশি করে আপনি ফুলে যায় হাঁটু হাঁটু কি ফুলে যায় জি জি মানে পরিশ্রম করলে বা হাঁটা চলা বেশি করলে ফুলে যায় আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনাকে যেটা করতে হবে কিছু হয়তো টেস্ট করা দরকার আপনার কথা যেটা মনে হচ্ছে কোনো আর্থ্রাইটিসজনিত ভাবে একটু চেষ্টা করেন না হতেই পারে বিভিন্ন কারণে আপনি নিকটস্থ একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখে কিছু আর্থ্রাইটিসের টেস্ট বা বাতের টেস্ট বললে হবে আপনি ওই টেস্টগুলো করে একটু দেখা দরকার আর পাশাপাশি আপনি কিছু এক্সারসাইজ আছে হাঁটু ব্যথার যেমন শুয়ে হাঁটুর নিচে একটা টাওয়াল পেঁচিয়ে হাঁটু দিয়ে চাপ দেওয়া আর যদি ফুলে যায় ঠান্ডা শেক যেমন বরফকে কাপড়ে পেঁচিয়ে শেক দেওয়া বা বরফ পানিতে গামছা ভিজিয়ে শেক দেওয়া বা অনেক ক্ষেত্রে গরম শেক যেটা দিলে দেখবেন আরাম বা মানে বেটার ফিল করেন ওগুলো আপনাকে হয়তো করতে হবে তবে আমার কাছে মনে হয় আর্থ্রাইডিসজনিত সমস্যা যেহেতু ফুলে যে আপনি বলছেন সেক্ষেত্রে ডায়াগনোসিস করা দরকার ব্লাড টেস্টের মাধ্যমে দেন ট্রিটমেন্ট দিলে আশা করি আপনি ইম্প্রুভ হয়ে যাবেন তবে আপনার স্বাভাবিক জীবনযাপন চলা ফেরা এগুলা যদি আপনি করতে পারেন বা যদি দেখেন কিছু খেলাধুলা করলে কোনো সমস্যা হয় না এগুলা কিন্তু কন্টিনিউ করবেন মানে বন্ধ করবেন না পাশাপাশি যারা দীর্ঘ সময় ধরে ডায়াবেটিসে ভুগছেন তাদের সাধারণত কি ধরনের ব্যথা বেদনাগুলো হয়ে থাকে বা কেন হয় ধন্যবাদ আপনাকে আসলে ডায়াবেটিস এমন একটা নন কমিউনিকেবল ডিসঅর্ডার যে আমাদের মাল্টি সিস্টেম ডিসঅর্ডার তৈরি করে মানে ডায়াবেটিস থেকে আপনার যেমন চোখের সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে মানে প্রতিটা আমাদের যে সিস্টেম সমস্যা হতে পারে তার মধ্যে অন্যতম সমস্যা হয় মাসেল এবং নার্ভাস সিস্টেম তো নার্ভের উপরে দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের একটা প্রভাব পড়ে যে নার্ভের যে কোর মানে শীত থাকে মাইলিন শীত তার উপর একটা এক্সট্রা কোট তৈরি করে ডায়াবেটিসের কারণে তৈরি হয় তখন নার্ভের যে নর্মাল ইম্পালস যেটা আমরা বলি নার্ভ যে আমরা যে যে কোনো কাজ বলেন যে কোনো সেন্সেশন বলেন বা যে কোনো উদ্দীপনা নার্ভ যে ইম্পালসটা পাস করে যেমন একটা গরম জায়গায় হাত রাখলাম আমরা নিজেরাই সরিয়ে সরিয়ে নিয়ে এই যে অনুভূতি অনুভূতি এবং অ্যাকশন মোটর এবং সেন্সরি এই ইম্পালসটাই তখন ডায়াবেটিস রোগীদের স্বাভাবিক হয় না থাকে না এবং ইম্পালস ক্যারি হইতে যে path of impulse path of pain sensation এগুলো প্রত্যেকটাতে কিন্তু আপনার প্রবলেম তৈরি হয়ে যায় তখন দেখা যায় রুগী বিভিন্ন সময় অবসের কথা বলে জিজির কথা বলে বা অনুভূতিহীন এটা হয়ে যেতে পারে অনুভূতি অনেক কমে যায় আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনটি নিয়ে আবার ওই প্রসঙ্গে কথা বলবো আচ্ছা প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আমি মন্নমালা রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে কথা বলছি জি আমরা সবাই শুনতে পাচ্ছি কথা বলতেছি আমি জি আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার হ্যাঁ, সমস্যার কথা বলুন থানা তানোর থেকে আচ্ছা আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যাটা বলুন আপনার কি হ্যাঁ। সমস্যা জি আমার সমস্যা স্যার আমার মাজা কনকন করে পায়ে পায়ে শক্তি পায় না আবার হাঁটতে পারতেছি না মনে করেন যে বলেন আমরা শুনতে পাচ্ছি বলেন আমার হাঁটাটাই খুব সমস্যা বয়স কত আপনার আমার বয়স একান্ন পঞ্চাশ চলতেছে আচ্ছা আপনি কি করেন পেশা কি পেশা কি আপনার কি করেন হ্যাঁ, জি আপনি কি করেন আমি টিন মিস্ত্রি কাজ করি ঘরের টিনের কাজ টিনের চালার কাজ করি আচ্ছা। ঘরের টিনের চালার কাজ ডাক্তার দেখিয়েছিলেন আগে ডাক্তার আগে কোনো ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ না আমি কোনো ডাক্তার না আমি কোনো ডাক্তার দেখাইনি স্যার আচ্ছা ঠিক আছে এখন কি জানতে চাচ্ছেন আচ্ছা আমার পায়ের এখন কি করা যায় বা কোথায় গেলে কি হবে আমি মাজালিয়া মনে করেন যে খুব সমস্যায় হাঁটা চলা করতে পারতেছি না আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার বয়স ফিফটির উপরে এবং মাজা ব্যথা পায়ে কনকন করে ওনার ভাষায় পা কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং ওনার পেশাটা হচ্ছে কিছুটা কঠিন পেশা হ্যাঁ পরিশ্রমী পেশা হয়তো অনেক সামনে ঝুঁকতে হয় বারবার এ সকল কারণে তো এটা প্রাইমারি আমার কাছে পিএলআইডি মনে হচ্ছে কোমরের এবং পাশাপাশি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে যেহেতু ফিফটি আফ আর্থ্রাইটিস হাঁটুতে থাকতে পারে বা মেরুদণ্ডে স্পন্ডালোসিস ডেভেলপ করতে পারে তো আপনার আসলে এটার জন্য একজন বাত ব্যথা চিকিৎসককে দেখিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আপনি দুবেলা গরম শেক দিতে পারেন আর পাশাপাশি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ট্যাবলেট এগুলা খেতে পারেন এবং কিছু ব্যায়াম আমি দিয়েছি ইউটিউব ফেসবুকে ওই ব্যায়ামগুলো শিখে আপনি করে দেখতে পারেন আর নিয়মগুলা আপনার কাজের ধরন আমরা বারবার বলছি যে সামনে ঝুঁকে কাজ না করতে ভারী কিছু উত্তোলনে সাবধানে বসে দেন উঠানো এই যে নিয়মগুলো আমাদের আমার আমার যে ইউটিউব এবং ফেসবুকে প্রচুর লিফলেট দেওয়া আছে দেখবেন ওগুলো একটু দেখবেন নিয়ম শৃঙ্খলাগুলা বা আর্গোনমিক্স বলি আমরা এইগুলো একটু মেনে চলেন এবং আপনার বাদ ব্যথা একজন চিকিৎসককে দেখিয়ে আপনার সম্ভবত মেরুদণ্ডের এমআরআই আর কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে দেন ট্রিটমেন্টে যেতে হবে আমরা কথা বলছিলাম যে ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের যে বিভিন্ন ধরনের ব্যথা হয় অনুভূতি কমে যায় সেই বিষয়গুলো নিয়ে জি এটা আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি যেটা নার্ভের প্রবলেম হয় এবং পাশাপাশি মাসেল মাসেলও প্রবলেম হতে পারে মাসেল মাসেলের বিভিন্ন ক্র্যাম্পিং টাইপের পেনের কথা বলতে পারে বা বোধহীন টাইপের পেনের কথা বলতে পারে তো ডায়াবেটিস এটা হচ্ছে আপনার নার্ভা নার্ভাস সিস্টেম এবং মাস্কুল স্কেলেটাল সিস্টেম ডিসঅর্ডার আর এমন কোনো সিস্টেম নাই যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি অনেক সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে অনেক মানে পুরা বডিতেই ডায়াবেটিসজনিত শারীরিক সমস্যা দেখা দিতে পারে যে জন্য ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের মা মানে ডায়াবেটিস থেকে অনেক রোগ তৈরি হয় কিন্তু যদি এটা নিয়ন্ত্রণে রাখা যায় তখন এই কমপ্লিকেশনস গুলো হয় না অবশ্যই অবশ্যই এই জন্য ডায়াবেটিস আমরা যেমন ব্যথা রোগীদের ডায়াবেটিস থাকলে আমরা ফার্স্ট টার্গেট করি যে আপনার you should control your diabetes যে আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করেন সেই জন্য যদি ডায়াবেটোলজিস্টের পরামর্শ লাগে ইনসুলিন লাগে বা ওষুধ লাগে বা এক্সারসাইজ বা ডায়েট কারেকশন করে সেটা আমাদের দ্রুত কন্ট্রোল করতে হয় আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো একজন দর্শক প্রবাস থেকে ফোন করেছেন আচ্ছা। তার ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু আমি বলছিলাম সিঙ্গাপুর থেকে হাবিবুর রহমান জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আমার সমস্যাটা আমার বাম পায়ে হাঁটুমালার নিচে গত পনেরো দিন আগে হঠাৎ করে প্রচুর ব্যথা হয় হাঁটুমা যে আছে হাঁটুটার নিচে যেখানে আমরা নামাজ পড়তে গেলে ভর দেই এবং লাগে এবং উঠতে গেলে শেষদার থেকে উঠতে গেলে যেখানে ভরটা পড়ে আর কি ভাতটা পরে ওইখানে আর কি বেশ একটু গোটা মোনা বড় করে বড় আকারে ফুলছে তোলার পরে ওখানে ব্যথা এখন আমি এখানে একটা ডাক্তার দেখাচ্ছি ডাক্তার দেখানোর পর ওরা বলছে কিছু ব্যথার ওষুধ কিছু অন্যান্য ওষুধ দিয়েছে ডেলি বলছে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং দুই মাস লাগবে হয়তো এক দেড় মাস দু মাস লাগবে ঠিক হয়ে যাবে কিন্তু আমি এটা নিয়ে ভীতিতে আছি যে পরবর্তীতে কোনো সমস্যা হয় কিনা ব্যথা পায়ের ব্যথা এখন কমে গেছে পা এখন খোলা নাই সবই ঠিক আছে কিন্তু ওই জায়গাটা যেন এরকম বড় টিউমার জাতীয় এরকম ফুলে আছে এবং ওর ভিতরে মনে হচ্ছে হার্ড হার্ড শক্ত শক্ত নরম আর কি হালকা হালকা নরম ওরা ওরা কি এক্সরে করেছিল ওই জায়গার এক্সরে করেছিল ডাক্তার সাহেবরা এক্সরে করতে ডাক্তারে এক্সরে করতে এখানে হ্যাঁ এক্সরে তো তো যদি কোনো বৃদ্ধি থাকে দেখা যাওয়ার কথা ওখানে কিছু হয় নাই আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন আপনি এখন আমার এটা কি ধরনের সমস্যা হতে পারে আর কি এটা কোন ধরনের আমার কোনো আঘাত পাই নাই কোনো কিছু হয় নাই হঠাৎ আর কি এই ব্যথা আচ্ছা, ব্যথা থেকে ফোলা ফোলা থেকে আমি ওষুধ পানি খাইছি সব ঠিক আছে এখন ব্যথা ব্যথা নাই তবে ফুলো আছে জিনিসটা জায়গাটা জায়গা জায়গায় মানে আমার কাজের সময় চিন্তি অনেক সময় এমন ধরনের ওখানে আমি চিন্তি কাটতেছে এমন ধরনের বুঝতে পেরেছি আপনার কাজের ধরনে কি আপনি কোনো হাঁটু গেড়ে আমি বুঝতে পেরেছি আপনার কাজের ধরনে কি আপনি কোনো হাঁটু গেড়ে বসে কোনো কাজ করতে হয় ফ্লোরে ফলোরে অনেক সময় নামাজ তো পড়ি নামাজ ছাড়া সবসময় পাঁচ নামাজ পড়ি ইনশাল্লাহ আমি বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে আপনার এটা নিয়ে তো রিড হওয়ার কোনো কারণ নাই এটা আমরা অনেক সময় কিছু কাজ আছে যেন নিলিং পজিশনে করে অনেকে যেমন টাইলসের কাজ বা যে উনি উনি হয়তো সবসময় করে না মাঝে মাঝে করে আমরা যখন নামাজে সেজদা যায় আমাদের হাঁটু কিন্তু ফ্লোরে গাঁটতে হয় ওই ওই যখন গাড়া হয় আমরা কি করি আমরা জায়নামাজ ইউজ করি সফট ইয়ে, জায়নামাজের কারণে বা সব জায়গায় ওই ওই জায়গাটা ইঞ্জুরি হয় অনেক সময় যারা ওই যে দীর্ঘ সময় নিচে বসে সামনে ঝুঁকে বা ওই জায়গায় প্রেশার দিয়ে কাজ করে নিলিং অবস্থায় তাদের এখানে একটা ইনফ্লামেশন প্রদাহ হতে হতে হতে আমরা এক্সরে করলে তখন দেখা যায় যে একটু অস্টিওফাইট ডেভেলপ করেছে বা হালকা একটু হাড় বেড়ে গিয়েছে তো আপনার এটা ভয়ের কোনো কারণ নেই ডাক্তার সাহেবরা যেভাবে চিকিৎসা দিচ্ছে চলতে থাকুক আপনি ওই যে হাঁটু গেড়ে যেমন নামাজের সময় যে জায়নামাজটা ইউজ করেন সেটা কিন্তু সফট কিনে নেবেন একেবারে সফট একটু মোটা দেখে আপনি ফ্লোরে ডাইরেক্ট নামাজ পড়তে যাবেন না ওই সফট যায় নামাজে নামাজ পড়বেন এবং কাজের সময় আপনি দরকার হয় নি সাপোর্ট ইউজ করতে পারেন সামনে দেখবেন সফট বিভিন্ন ফোমের জিনিস কিনতে পাওয়া যায় কাজের সেফটি গার্ডের জন্য হাঁটুতে দিয়ে আপনি গেরে কাজ করতে পারেন ওই জিনিসগুলো আপনি একটু মেনটেন করলে হবে এটা বড় কোনো খারাপ কিছু না বা কোনো ক্যান্সার টিউমার বা অন্য কিছু না এটা হয় অনেকের হতে পারে গ্রোথ বলি আমরা এক্সট্রা গ্রোথ এটা নিয়ে আপনার টেনশনে কিছু না পাশাপাশি আপনি হাঁটুর বিভিন্ন ব্যায়াম আছে যেমন সাইক্লিং সাইক্লিং করবেন কোয়াডিসেপস মাসেলের স্ট্রেন্দেনিং এক্সারসাইজ ইউটিউবে গিয়ে দেখবেন আমাকে আমারও ব্যায়াম দেওয়া আছে অন্য ডাক্তারদেরও শুয়ে শুয়ে হাঁটু ভাস করা সোজা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 বিষয়গুলো ধন্যবাদ আপনাকে আসলে ব্যথা আমি এর আগে বলছি অনেক কারণ আছে অনেক কারণের মধ্যে তো আর্থ্রাইটিস অন্যতম আমাদের শারীরিক বিভিন্ন কাজকর্ম চলাফেরা আমাদের বিভিন্ন আঘাত পাওয়া পেশাগত কারণ তারপরে হচ্ছে খাবার লাইফস্টাইল এসব কারণে কিন্তু ব্যথা এবং পাশাপাশি মানসিক সমস্যা থেকেও ব্যথা হতে পারে আমরা কমন যে রুগীগুলো বেশি পেয়ে থাকি সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মেরুদণ্ডের সমস্যা যেমন ডিক্স প্রলাপস এটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে পেশাগত কারণ সেটা কাজে মেরুদণ্ডের একেবারে ঘাট থেকে শুরু করে পিঠে কোমরে সব জায়গায় কিন্তু ব্যথা হয় এবং কমনলি কোনটা হয় বেশি এবং সেটাই বা কেন হচ্ছে ধন্যবাদ আপনাকে আসলে মেরুদণ্ডে কমন লাম্বার স্পাইন মানে কোমর এবং ঘাড় সার্ভাইক্যাল স্পাইন এই দুই জায়গায় কমন বেশি ব্যথা হয়ে থাকে কোমরের মধ্যে L four five S one এবং ঘাড়ের মধ্যে five six seven four five six seven এই কয়েকটা লেভেলে ডিস্ক প্রলাপস হওয়ার প্রবণতাটা বেশি থাকে আর মূল কারণটা হচ্ছে ওই জায়গাগুলা <clears throat> কাজের হোক বা কোনো আঘাত পেলে হোক যে কোনো কারণে একটা মানে ওই স্পাইনের ওই অংশটা হচ্ছে একটা ট্রানজিট পয়েন্ট এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আপনার প্রেশার পরে সবচেয়ে বেশি যার কারণে ওই পয়েন্টগুলোতে আইডি বা ডিক্স প্রলাপস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আমরা যে কমন ইয়াং রুগী হতে শুরু করে যে কোনো রুগী মোস্ট অফ দ্য যে কমন এখন কজ দেখা যাচ্ছে যে ডিক্স প্রলাপস এর মূল কারণটি হচ্ছে ওই কয়েকটা ডিক্সে কাজের কারণে হোক ইঞ্জুরি হোক বা যে কোনো কারণেই হোক ওখানে কম্প্রেশন হয়ে ডিস্কগুলো আস্তে আস্তে ফেটে যায় ফেটে গিয়ে স্পাইনাল কর্ড বা নার্ভে কম্প্রেশন হয় সেম ঘাড়ের ক্ষেত্র হইতেছে একই কারণ সেটা শোয়ার কারণ হতে পারে বসার কারণ হতে পারে আঘাতের কারণে হতে পারে যে ওই পয়েন্ট কয়েকটা ডিস্ক বেশি ভালনারেবল অবস্থা থাকে যার কারণে প্রলাপস হয়ে যায় তো এই ডিস্ক প্রলাপসটা আমাদের মেরুদণ্ড ব্যথার একেবারে কমন একটা কারণ তাছাড়া আমাদের অনেক সময় ফ্যাসেট জয়েন্ট থাকে যে উপরের বোনসের সাথে নিচের বোনস পিছনে যে অ্যাটাচমেন্ট থাকে বা লাগানো থাকে একটার উপর তো একটা বসানো সামনে অংশ পিছনের অংশ পিছনের অংশে ফ্যাসেট জয়েন্ট তৈরি করে তারা এই ফ্যাসেট জয়েন্টেও অনেক সময় ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় তাছাড়া এই এই মেরুদণ্ডগুলোকে বাইন্ডিং করার জন্য বিভিন্ন লিগামেন্ট থাকে সফট টিস্যু সেখানেও প্রদান হতে পারে ইঞ্জুরি হতে পারে ছিঁড়ে যেতে পারে লিগামেন্ট টাইট হয়ে যেতে পারে তার উপরে থাকে আপনার মাসেলসগুলো এবং ফ্যাসা ডিপ ফ্যাসা তারপরে সুপারফিশিয়াল ফ্যাসা মাসেল এগুলো কিন্তু বিভিন্ন কারণে আপনার ইঞ্জুরি হোক বা স্পাজম হয়ে যেতে পারে স্পেইন হয়ে যেতে পারে তখন কিন্তু স্পাইনে ব্যথা হতে পারে মানে ওগুলো শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় আর পাশাপাশি যেহেতু ডিক্স প্রলাপ যদি হয় বা অনেক কারণে নার্ভ রুট কম্প্রেশন হতে পারে ডিউ টু অস্টিফাইড যেমন অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে মানুষের যখন এইজিং প্রসেস হয় তখন এমনিতেই আর্থ্রাইটিস ডেভেলপ করে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস যেটা আমরা স্পন্ডালোসিস বা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি তখন কিন্তু ওখানে ক্ষয় হওয়ার কারণে আবার অস্টিওফাইড ডেভেলপ করে মানে হাড়টা বেড়ে যেতে পারে তো অস্টিওফাইড যখন বেড়ে যাওয়া যে বলা হয় আসলে এটা কেন হয় মানে কি দিয়ে ওটা বড় হচ্ছে যে বলে যে একটু ঠোঁটের মতো দেখা যাচ্ছে বা এক্সরে যখন করা হয় আসলে অ্যাকচুয়ালি বিষয়টি কি বিষয়টি হচ্ছে আমাদের নর্মাল যে একটা হিউম্যান বডিতে যে বোনস থাকে বোনসের উপরে তার একটা কভার থাকে যখনই যখনই কোনো ইঞ্জুরি হয় ইনফ্লামেশন হয় প্রদাহ হয় ওই বোনস এবং তার নিচের বোনস এই দুইটার মাঝখানে যে ইন্টারভার্টেব্রাল ডিস্ক বা কার্টিলেস অথবা বোনসের উপরে যে কভারিং পেরিওস্টিয়াম এই পেরিওস্টিয়াম প্রদা হতে থাকে ইনফ্লামেশন ক্ষয় হতে থাকে আস্তে আস্তে আস্তে যখন ক্ষয় হতে থাকে তার কভারটা তো থাকে না বোনসের ওই জায়গাটা তখন বোনস এই কভারটা পূরণ করার জন্য সে নিজে গ্রোথ করে আচ্ছা। আর নিজেই আন্ডারলাইন বোনটা নিজের থেকেই গ্রোথ হয় এই বোন যখন গ্রোথ হয় তখন সে ইরেগুলার গ্রোথ করে সে ওই জায়গায় শুধু গ্রোথ করে তাহলে পুরো বডিটাতে সে গ্রোথ না করে ক্ষয়ের জায়গাটাতে সে গ্রোথ করে টু রিকভার দা তার যে ক্ষয়টা হলো তখনই ওই গ্রোথটা দিস ইজ অস্টেফাইড এই গ্রোথটা আচ্ছা। তখন কি করে লিগামেন্টকে পিয়ার্স করে ইনজুরি করে নার্ভকে কম্প্রেশন করতে পারে ভাবে আপনি ব্যাখ্যা করেছেন বিষয়টি খুব সহজ ভাবে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি আমি সুজন পান্না থেকে বলছি জি হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন যে সমস্যা হচ্ছে আমার ঘাড়ে এক সময় ব্যথা হয় বেশ কিছুদিন আগে মাস তিনেক থেকে তো এই ব্যথাটা হওয়ার পর পর আবার দেখি আমার পায়ের দিকে গোড়ালির দিকে ব্যথা হয় এবং নামাজ পড়তে গিয়ে আপনার হচ্ছে তালুর উপরে গোড়ালির ওখানে বেশ অনেকখানি ফুলে যায় ফুলে যাওয়ার পরে আমি ডাক্তার শরণাপন্ন হয় এবং ডাক্তার দেখে বলে যে এটা আর্থাইটিস একটা একটা মেডিসিনের ফার্মাতে দেখায় তো বলে যে আর্থাইটিস আর্থাইটিস এর ওষুধপত্র উনি দেন কিছু পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু উনি কর্টান আর মেথোটেক্স দিল তো তারপরে আমি চলাফেরা করতে পারছি কিন্তু আমার ব্যথাটা একটু থাকে আবার আঙ্গুলে আঙ্গুলগুলো সকালবেলা উঠে বেশি হয় কিন্তু আস্তে আস্তে কাজ করতে গেলে আস্তে আস্তে কমে যায় বয়স কত আপনার এখন বয়স 45 ইয়ার্স 45 আচ্ছা এটা কি ওই একটা জোড়াই হয় না শরীরের অন্য জোড়াগুলোতে হয় এই জোড়া জোড়াতে হয় আঙ্গুলগুলোতে হয় তারপরে কবজিতে হয় এই হাতের উপরে হয় পাশাপাশি পায়ের পায়ের গোড়ালে এই এরকম ব্যথাগুলো আচ্ছা বুঝতে পেরেছি এখন এখন কি জানতে চাচ্ছেন আমি জানতে চাচ্ছি যে এখন আমি চলাফেরা করতে পারছি কিন্তু সারা সকাল থেকে উঠে কাজকর্ম করতে করতে আস্তে আস্তে ব্যথাটা কমে যায় কিন্তু আবার সন্ধ্যার দিকে ব্যথাটা একটু বেড়ে যায় আপনি ওই কটন কতদিন ধরে খাচ্ছেন কটনটা কটন উনি কটন উনি প্রথম দিকে এক মা বিশ দিন দিছিল তারপরে তারপরে ওটা বাদ দিয়ে দেয় একটু পেইন কিলার দেয় তারপরে তারপরে হচ্ছে উনি মেথোটেক্স দেয় বলে যে এটাই আসল ওষুধ মেথোটেক্স পনেরো এখন কটন ফাইভ উনি দিছে হ্যাঁ, হ্যাঁ, সকালে একটা ম্যাথোটেক্স দিছে প্রতি শনিবারে প্রতি রোববারে ফলিছন এরকম ভাবে চলছে আর কি তবে এই দুই মাস দুই মাস খাওয়ার পরে এবার একটু হিমোগ্লোবিনটাও একটু কমে গেছে আচ্ছা আচ্ছা তবে আমি চলতে পারছি আর কি তো সেই ক্ষেত্রে করণীয় অনেক সময় মনে হচ্ছে এখন এখন অবশ্য কটনটা আমি নিজের থেকে ওনাকে বন্ধ রাখছে কটনটা খেয়ে একটু ওনার কোষে পানি একটু স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে এরকম লাগছিল আমি কটনটা নিজের থেকে বাদ দিয়ে তারপরেও আমি চলতে পারছি আর কি ম্যাথোটেক্সটা খাচ্ছি জি জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার এটা এক প্রকার আর্থ্রাইটিস সেটা ঠিক আছে ডাক্তার সাহেবের চিকিৎসা সবই ঠিক আছে কিন্তু ওই যে স্টেরয়েড যেটা কটনটা এটা আপনি ইচ্ছা মতো নিজের মতো করে খাবেন না অবশ্যই ওনার পরামর্শ ছাড়া ওষুধ আপনি খেতে যাবেন না আর যেভাবে ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে ওইভাবে আপনি খেতে থাকেন এতে এত হতাশ হওয়ার কোনো কারণ নেই প্রয়োজন হলে আপনি ওনাকে বলে একটা পেইন কিলার নিতে পারেন যে কোনো ন্যাপ্রক্সেন বা উনি দিবে যে কোনো ইন্ডোমিথাসিন বা গ্যাস সাথে একটা অ্যান্টি আলসারেন্ট ওষুধ ওটা মাঝে মাঝে খেতে পারেন আর মিথোট্যাক্সের যেহেতু উনি দিয়েছে অবশ্যই এটা চলবে ওনাকে না জিজ্ঞেস করে বন্ধ করবেন না আর পাশাপাশি আপনি ফিজিওথেরাপি নিতে পারেন লোকালি কোথাও কোনো ফিজিও ফিজিওথেরাপি চিকিৎসক থাকলে কিছুদিন আপনি একটু থেরাপি নেন এবং সবসময় নরম জুতা পায়ে দিবেন আর এই ওষুধ এই এই রোগটাকে একটু ফলো আপ করতে হবে আপনাকে তিন মাস পর পর ব্লাড টেস্ট করে দেখতে হবে কি পরিস্থিতি আছে ওইভাবে আপনাকে একটু ফলো আপে রাখতে হবে কয়েক বছর আশা করি ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আপনার মানে আপনার নিয়ন্ত্রণে আসবে রোগ এখন রোগের নিয়ন্ত্রণে তখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আর এই ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে আবার ওষুধের উপকারিতা আছে সো এটা ডাক্তার ছাড়া নিজে নিজে ওই যে মন চাইলো কটন খেলেন মন চাইলো মিথোটেক্সের ছেড়ে দিলেন হ্যাঁ ইচ্ছা মতো এটা করা যাবে না আপনি ডাক্তারের সরাসরি পরামর্শে চিকিৎসা চালিয়ে যান চিকিৎসা ঠিক আছে আপনার আলহামদুলিল্লাহ ভালো আর পাশাপাশি আপনি একটু এক্সারসাইজ করতে পারেন কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়ানো বা হাতের আঙ্গুল যেসব জোড়াগুলো ব্যথা হয় কুসুম গরম শাওয়ার নিতে পারেন একটু রোদে গা মানে রোদ করা রোদ লাগাতে পারেন আধা ঘন্টা এক ঘন্টা প্রতিদিন সাঁতার কাটা একটু এক্সারসাইজ করা হ্যাঁ অ্যারোবিক রিল্যাক্সেশন এক্সারসাইজ এইভাবে আপনাকে এটাকে এই রোগটাকে স্বাভাবিক নিয়ন্ত্রণে রাখতে হবে আর এটা নিয়ে এত মানসিক কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আসলে যখন দেখা যায় যে একটা মেডিসিন অনেক দিন ধরে খেতে হয় অনেকের মনে এই প্রশ্নটা চলে আসে যে কবে সে এটা বাদ দিতে পারবে কবে এটা থেকে মুক্তি পাবে এরকম একটা মানে মানসিক একটা প্রবলেম চলে আসে সবার মধ্যেই সেই বিষয়টিতে যদি একটু হাইলাইট করতেন যে কতদিন পর পর আসলে তার ফলো আপ করা উচিত এবং এটাতে ওয়ারিড হওয়ার কিছু নাই সেই বিষয়টিতে একটু যদি বলতেন আপনাকে ধন্যবাদ আসলে ওষুধের প্রিকারসর কি বা ওষুধ র মেটেরিয়ালসটা কি ওষুধটা আসছে কোথা থেকে সবই কোনো না কোনো বিভিন্ন খাবার বিভিন্ন খনিজ উপাদান বা বিভিন্ন গাছপালা থেকে রিসার্চ করে করে ফার্মাসিস্টরা ওষুধগুলো তৈরি করে বিভিন্ন আমরা তাই দেখি অল বলেন হোমিওপ্যাথি বলেন আয়ুর্বেদিক বলেন সব ইউনানি বা অ্যালোপ্যাথিক ওষুধের মূলত র মেটেরিয়ালস ঘুরে ফিরে প্রায় কাছাকাছি সেটা তো হচ্ছে রিফাইনিং সিস্টেমটা ভিন্ন অ্যালোপ্যাথিক একরকম হোমিওপ্যাথিক আর এক রকম তো এই জিনিসগুলা জানতে হবে তো ঔষধ কখন দেওয়া হয় যখন কারো কোনো শরীরে কোনো রোগ দেখা দেয় সেই রোগটার জন্য চিকিৎসা বিজ্ঞানীরা তাদের জ্ঞান লব্ধ অভিজ্ঞতা এবং পড়ালেখার মাধ্যমে তারা ওষুধটা দেয় এবং তারা জানে ওষুধটা কতদিন দিতে হবে কতদিন কাজ করবে কি করতে হবে এটা অবশ্যই ডাক্তার যাহা বলিবে তাহাই তার মাধ্যমে এই কাজটা তাদের করে যেতে হবে এটা নিয়ে ওই যে আমি যদি বলি আপনি কি একদিন মারপ্যাট থেকে মানে পৃথিবীতে আসার পর কি আপনি একদিনই খাবার খেয়েছেন আর খাবার খান নাই আমি যদি বলি আপনি ধর্মীয় একদিনে কি নামাজ পড়েছেন না নামাজ পড়তে হবে না আপনি মরণ পর্যন্ত নামাজ পড়তে হবে মরণ পর্যন্ত আপনাকে খাবার খেতে হবে মরণ পর্যন্ত আপনার বাসস্থান দরকার আপনার শিক্ষা দরকার আপনার এডুকেশন সব দিস ইজ এক মানে সব জিনিসগুলা মৌলিক চাহিদাগুলা ওতপ্রোতভাবে জড়িত এবং মরণ পর্যন্ত আপনার লাগবে যেদিন ভূমিষ্ঠ হয়েছেন সেদিন থেকে একবারে মৃত্যু পর্যন্ত তো চিকিৎসাটা সেম আপনার প্রয়োজন হলে ডাক্তার সাহেব ওষুধ দিবে এবং সেটা যদি এমনও ওষুধ আছে লাইফ লং খেয়ে যেতে হবে এটা তার জন্য খাবার রুগীর জন্য খাবার রুগীর জন্য উপকারী খাবার এটাকে অন্যভাবে ট্রিট করার কোনো সুযোগ নাই বিকজ ওই খাবারের ওই ওষুধটা তার জন্য উপকারী এই জন্য তাকে ওষুধটা দেওয়া হয় এই জিনিসটা বুঝতে হবে আমাদের এই জিনিসটাই আসলে সবার মধ্যে থাকে না এবং মনে করে যাচ্ছে ওষুধটা বন্ধ করে দেখি কেমন লাগে না এটা ভুল করা যাবে না আমি যদি বলি পৃথিবীর ওষুধ বাদ দেন প্রত্যেকটা খাবার কি আপনার জন্য সেফ তাহলে তো আপনি এই যে গাজা বা তামাক দিস ইজ মানে হার্ব এটা গাছপালা পাতা তো পাতা ওটা কি আপনি খেতে পারেন ওটা কি আপনার জন্য ঠিক ঠিক না তো ওটা তো একটা গাছপালা খাতা আমরা তো শাকসবজি খাই খাই না বিভিন্ন পাতার উপকারিতা আছে অপকারিতা আছে কোনটা উপকারিতা সেটা পুষ্টিবিদরা বা বিজ্ঞানীরা বার করে করে করে সেটা আবার চিকিৎসার সাথে আনছে আবার আমাদেরকে আমরা খাচ্ছি ঠিক না আমরা কি সব খাবার খেতে পারি না তো এই জিনিসটা সবাইকে বুঝতে হবে যে this is one type of খাবার ওষুধটাই এবং সেটা তার জন্যই উপযুক্ত সো তাকে যে কোনো ওষুধ যদি ডাক্তার সাহেব যত দিন দেয় ওইভাবেই খেতে হবে এখন সবই যে ঔষধ সবই যে আপনার মানে আপনাকে এক করে ফেলা অনেক সময় আমরা যেমন দীর্ঘমেয়াদী কিছু সাপ্লিমেন্ট দিই যেমন glucosamine chondroitin sulphide hyaluronic acid অনেক supplement most of the supplement ফুডের একটা অংশ ওইখান থেকে আনা হয়েছে সাপ্লিমেন্ট গুলো নিয়ে কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন তার ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে হ্যালো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ম্যাডাম জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন হ্যাঁ আমি কাপাসিয়া থেকে নাফিজা বলছিলাম আর কি আমার সমস্যা হচ্ছে যে আমি স্যারের কাছে পরামর্শ চাচ্ছিলাম আমি স্যারকে দেখাইছি গত দু মাস আগে এখন মানে আমার পরীক্ষা নিরীক্ষা স্যারে করছে করার পরে বলছে যে কোনো আল্লাহর মধ্যে সমস্যা নাই আর ভিটামিনের কিছু অভাব বলছে যে মানে আমার হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা উঠে আবার মাঝে মধ্যে পায়ের পাতায় করে মাঝে মধ্যে হাঁটুর নিচে করে আবার ঘুমের মধ্যে মাথায় আঙ্গুলের হাতের আঙ্গুলের মানে জোড়া কয়েকটা জোড়া ব্যথা করে উঠে পরে আবার আস্তে আস্তে জায়গা এখন আমি কি করতে পারি আমি ওষুধ খাচ্ছি দুই মাস ধরে আচ্ছা এখন কি উন্নতি হচ্ছে না আপনার কি উন্নতি হচ্ছে না নাকি আমি সেটা জানতে চাচ্ছি স্যার আমি উন্নতি কিছু বুঝতেছি না মাঝে মধ্যে না স্যার আচ্ছা তাহলে আপনি একটু কষ্ট করে আবার আসতে হবে দুই মাস হয়ে গেছে তো আপনি একটু কষ্ট করে আরেকদিন আসেন আমি আবার নতুন করে যদি লাগে আমি দেখব অন্য কোনো কারণ হতে পারে হয়তো লাইফ স্টাইলের কারণে আমি হয়তো আপনাকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিতে হতে পারে হ্যাঁ আপনি একটু কষ্ট করে আবার আসতে হবে আসলে আমি দেখে দিব ইনশাল্লাহ হ্যাঁ যে অসুখগুলো আসলে দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে ওষুধ খেতে হচ্ছে শুধুমাত্রই ওষুধের উপর ডিপেন্ড না করে সেক্ষেত্রে যদি একটু কম্বিনেশন করা হয় ফিজিওথেরাপি করা হয় বিভিন্ন ধরনের মডালিটিস এখন আছে সেগুলো ইউজ করা হয় তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায় অবশ্যই ঔষধ যেটা যে রোগে ওষুধ দরকার সেটা সেই ওষুধটা বা সেটা ডাক্তার সাহেব দিবে এবং যেটার এক্সারসাইজ দরকার যেটা ফিজিওথেরাপি দরকার যেটা আপনার বিভিন্ন থেরাপি তো এখন আসলে ফিজিওথেরাপি এখন এমন আপডেটেড পজিশনে চলে গিয়েছে যে অনেক ক্ষেত্রে যে কোনো পেইন উইদাউট ওষুধ মানে কোনো পেইন কিলার ছাড়াই ফিজিওথেরাপির মাধ্যমে চলে যাওয়া সম্ভব এবং চলে যায় এবং তো সেটা অবশ্যই বেনিফিট পাওয়া যায় যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করতে পারি অনেক এক্সারসাইজ দিলে শুধু এক্সারসাইজের মাধ্যমে রোগী ভালো হয়ে যায় তো সেটা আসলে এই রোগী টু রোগী ভেরি করে এটা যে এই নয় যে সবার ক্ষেত্রে তাই না সবার ক্ষেত্রে এক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 আলাদাভাবে করতে হয় সেম যদিও থাকে তার সিমটমস কিন্তু দেখা যাচ্ছে তার অকুপেশনটা ভিন্ন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা ডিফারেন্ট হয়ে যায় এই যে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান করা হয় বিভিন্ন ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে কথা বলব আপনাকে ধন্যবাদ আসলে ব্যথা তো এর আগে বলছি যে অনেক কারণ আছে যদি কারণটা হয় আর্থ্রাইটিস জনিত আবার আর্থ্রাইটিসেরও টাইপস আছে বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস আছে তো সেই অনুযায়ী আমাদেরকে হতো ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করতে আর একটা রুগী যে শুধু আপনার একটা স্পেসিফিক জোড়ার ব্যথা নিয়ে আসে তা না একটা রুগী দেখা যায় যে কারো ঘাড় ব্যথা আছে হাঁটু ব্যথা আছে গোড়ালি ব্যথা আছে তো ঘাড় ব্যথার কারণটা দেখা যাচ্ছে যে হয়তো ডিক্স প্রোলাপস আবার গোড়ালি ব্যথার কারণ হয়তো ক্যালকিনাল স্পার তো দুইটা ট্রিটমেন্ট মানে সিস্টেমটাই ভিন্ন আবার অনেকের ক্ষেত্রে ব্যথা চলাফেরা কমে যায় জি বলে যে চলাফেরা কমে যায় আমরা ব্লাড টেস্ট করে বা বিভিন্ন অ্যাসেস করে দেখা যায় কিছু পাওয়া যাচ্ছে না ঘুমালে বা রেস্টে থাকলে তার ব্যথা বেড়ে যায় তখন বুঝতে হয় যে দেখা যায় রেস্টে কমে আবার কারো দেখা যায় রেস্টে থাকলে বেড়ে যায় বেড়ে যায় তো তখন হয়তো আমরা অন্যভাবে আমাদের হয়তো সাইকোলজিক্যাল কোনো অ্যাসেসমেন্টের প্রয়োজন হয় যে সেখান থেকেও ব্যথা আসতে পারে সাইকোসোমাটিক ডিজর্ডার হতে পারে পেইনের মানে আসলে কোনো নির্দিষ্ট সীমা নাই গুন্ডি নাই আর কোনো দেশ নাই যে এই দেশে বেশি ওই দেশে কম এরকম বা এটার কোনো মানে ভূ জিওগ্রাফি কিছুই মানে না এটা যে কোনো সময় যে কোনো লোকের যে কোনো কারণে হতে পারে তো আমাদের কথা হচ্ছে এটা আমরা হাউ টু প্রিভেন্ট মানে আমরা কিভাবে এটা কমিয়ে রাখতে পারি বা কমাতে পারি বা পেইন থেকে ভালো থাকতে পারি সেটাই আছে আমাদের এখন রুগীদেরকে আমরা বলতে চাই সব সময় যে এই জন্য আমরা বারবার বলছি যে আপনার অকুপেশনাল হেজার্ড যেন না হয় আপনি যে অকুপেশন বা যে কাজটা করেন সেটা বসাটা ঠিক আছে কিনা মেশিন বা আপনার কাজের ডেস্ক ওয়ার্ক স্টেশন বা আপনি যাই করেন না কেন ড্রাইভিং হইতে শুরু করে এনি জব ফার্মার হোক সে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক সচিব হোক বা যে লোকই হোক না কেন তার যে কাজটা সেই কাজটা তার বসা ঠিক আছে কিনা তার গার্মেন্টস ঠিক আছে কিনা তার চলাফেরা ঠিক আছে কিনা এগুলা তাকে কারেকশন করতে হবে না হলে তাকে জেনে নিতে হবে এখন জানার জন্য ওপেন সোশ্যাল মিডিয়া বিভিন্ন টেলিভিশন পত্র পত্রিকা বা তার নিকটস্থ বন্ধু বান্ধব ডাক্তারদের কাছ থেকে সে রেসপেক্টিভ ডাক্তারের কাছ থেকে তাকে শিখে নিতে হবে জেনে নিতে হবে না হলে এই সমস্যাগুলো যখন দেখা দিবে তখন দেখা যাবে সে বলবা আমি তো ভুল করছি যদি আগে আমি জানতাম তো এই জিনিসগুলো আমাদের দরকার যে আমাদের জেনে নিতে হবে রেসপেক্টিভ চিকিৎসকের কাছ থেকে পাশাপাশি এক্সারসাইজ এক্সারসাইজগুলো হচ্ছে এরকম নয় যে আপনাকে জিমে যেতে হবে এক্সারসাইজ মানে হচ্ছে আপনার স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আপনাকে একটু আধা ঘন্টা এক ঘন্টা নিয়মিত হাঁটার অভ্যাস করা কারো যদি সুযোগ হয় সাইক্লিং করা কারো যদি সুযোগ হয় সাঁতার কাটা ডিপ ব্রিদিং এক্সারসাইজ অ্যারোবিক এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজ চেস্টের ব্যায়াম আচ্ছা। এবং অলওয়েজ রিল্যাক্স থাকা রিল্যাক্স কারণ মানুষের কাজকর্ম চলাফেরা জীবনের মধ্যে অলওয়েজ কিন্তু স্ট্রেস এই স্ট্রেসটা আপনাকে কোপ করতে হবে এবং জানতে শিখতে হবে যে হাউ টু কোফ তো এই জন্য আপনাকে ধরেন আপনি অনেক প্রেশারে আছেন সেটা কোনো ফিজিক্যাল সমস্যা না মানসিক চাপে থাকতেই পারে তো এটা কাটানোর একমাত্র রাস্তা কি এক্সারসাইজ আপনি যদি একটু ঘুরতে বের হয়ে গেলেন বা আপনি কোথাও সাঁতার কাটতে চলে গেলেন তাহলে স্ট্রেসটা আপনার কমে আসলো এই স্ট্রেস কমানো খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট কি ওয়ার্ল্ডে এখন সারা ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড রিসার্চ বলে ফিজিক্যাল থেরাপি যে ব্যথা মুক্ত হওয়ার মূল চিকিৎসা মন্ত্রই এখন ফিজিক্যাল থেরাপি এবং প্রয়োজন একজন ফিজিক্যাল থেরাপি চিকিৎসকের শরণাপন্ন হওয়া সে তখন প্রপারলি প্রপার বিভিন্ন থেরাপি দিবে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে দর্শক টেলিভিশনের ভলিউম হ্যাঁ। কমিয়ে আমাদের সাথে কথা বলুন জি আমি মালিবাগ থেকে নাহিদা বলছিলাম জি আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন জি নাহিদা আমরা শুনতে পাচ্ছি আমার প্রবলেম হচ্ছে আমার গত 6 7 মাস থেকে ঘাড়ের এক সাইড যেমন বাম সাইডটাতে ঘাড়ের ব্যথা তারপর কোমরে মাঝে মাঝে আসে তারপর পিঠের ব্যথাটা মেইনলি খুব ভুগাচ্ছে আর কি তো আমি ডক্টরের কাছে যাওয়ার পরে তিনি একটা এক্সরে দিলেন এক্সরেতে রিপোর্ট তেমন খারাপ কিছু না নর্মাল জাস্ট লাম্বার পয়েন্টে একটুখানি ক্ষয় দেখা গিয়েছে কিন্তু সেটার জন্য পিঠের ব্যথাটা হয় না বয়স কত এখন আমার আমার বয়স 36 ওকে পেশা কি কি করেন আমি হাউসওয়াইফ আপনার বিছানা আপনার বিছানাটা কি দিয়ে তৈরি ফোম জাজিম বা কি টাইপের না না জাজিম এরই শক্ত শক্ত জাজিম আমার ওই যে ব্যথাটার জন্য দেখা যায় যে পিঠের ব্যথাটা আমার বুকে চলে আসে মাঝে মধ্যে বুকে পেইন হয় তো আমি অনেক ডক্টর দেখিয়েছি তারা ওনারা আমাকে শুধু পেইন কিলার দিয়েছেন আর ক্যালসিয়াম ওষুধ দিয়েছেন কিন্তু আমার কোনোভাবেই ব্যথাটা মানে কমছে না আচ্ছা শুনেন আপনার যে বিছানাটা এই বিছানাটা আপনি যখন শোন তখন কি বিছানাটা চেপে যায় দেবে যায় মানে উঁচু নিচু হয়ে যায় কিনা নাকি উঁচু নিচু হয় না স্যার উঁচু নিচু হয় না এটা সমানই থাকে একটু শক্ত বালিশ কয়টা ব্যবহার করেন একটা একটু উঁচু মানে আমি একদম নিচু শুতে পারি না আবার বেশি উঁচুতে আমার ঘাড়ে প্রবলেম হয় আচ্ছা পারিবারিক কাজ তো করতে হয় ধরেন কাটা কাটি সবই করতে হয় পারিবারিক কাজ সব করি জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার প্রবলেমটা আসলে এক্সরে দিয়ে আসবে না হ্যাঁ এইখানে আমাদের একটা মানে ডায়াগনোসিস টুলস ইউজ করি আমরা অনেকের কথা যে ডায়াগনোসিস টুলস মানে কেন এমআরআই সিটি স্ক্যান আমরা চলে যাই বা কিছু ঠিক না ধরেন এক্স রে এক্স রের ভূমিটা কি ভূমিকা কি X ray can only find hard tissue alignment আমরা দেখতে পারি হ্যাঁ অনেক সময় রুট দেখতে পারি সেটা ঠিক আছে কিন্তু রুটে তো আমরা নার্ভ দেখতে পারি না যে নার্ভটা আসলে কি অবস্থা সফট টিস্যু এক্স রে দিয়ে ডিটেক্ট করা কখনো সম্ভব না তো হার্ট টিস্যু কি একটা মানুষের হিস্ট্রি থাকতে হবে যে সে পড়ে গিয়েছিল অ্যাসাল্ট আঘাত পেয়েছিল যে কোনোভাবে হোক এরকম কোন স্ত্রী এই রুগীর নাই তো এই রুগী কি স্বাভাবিক জীবন যাপন করছে তো একে এক্সরে দিয়ে আপনি কিছু পাবেন না এই রুগীকে সরাসরি এমআরআই চলে যেতে হবে এইখানে হচ্ছে ডায়াগনোসিস টুলসটা আপনার ইউজ করতে হয় এখানে রুগীর দুইটা লাভ এক হচ্ছে ওনার খুব দ্রুত ডায়াগনোসিস হয়ে যাবে উনি কিন্তু এখনো জানে না যে কি হয়েছে কিন্তু উনি কষ্ট পাচ্ছে বুকে শ্বাসকষ্ট হয় এখন বুকে ব্যথা হয় পিঠে ব্যথা হচ্ছে আর দুই হচ্ছে ওনার সময়টা কমে যাচ্ছে রোগটা বাড়তেছে না আর এক্সরে একটা রেডিয়েশন হ্যাজার্ড আছে এক্সরে রেডিয়েশন হ্যাজার্ড অবশ্যই আছে আপনি জানেন আপনি একজন ডাক্তার কিন্তু বেটার এমআরআইটা অনেক কোনো রেডিয়েশন হ্যাজার্ডটা নাই সো এখানে সেফ তো এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে এবং হয়তো এমআরআইটা একটু কস্টলি এটা সত্য কথা কিন্তু এই যে রুগী এক্সরে করলো ওষুধ খেলো অনেক দিন এখানে একটা কস্ট যাচ্ছে সময় যাচ্ছে রুগী ভালো হচ্ছে না এখানে একটা কস্ট বেনিফিট সে পাবে যদি আমার এটা ডাইরেক্ট করে ফেলে তো কনফার্ম হওয়া যায় যেহেতু কনফার্মেটরি ডায়াগনোসিসটা হচ্ছে এই রোগীর জন্য এমআরআইটা বেটার মানে এই জন্য আমরা আমার মনে হয় আপনি একটা এমআরআই করে ফেলেন আর পাশাপাশি আপনার কাজগুলো আপনি তো অলরেডি বুঝতে পেরেছেন আমাদের প্রোগ্রাম হয়তো দেখেন নিয়মিত জি বসা যেমন আপনারা পারিবারিক কাজগুলো করেন যেভাবে নিচে বসে ওগুলা না করে ওগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করেন একটু হাঁটেন আপনারা হয়তো হাঁটেন না আমাদের শহরের মা বোনরা তো হাঁটার কোনো পরিবেশও নাই অথবা হাঁটার সুযোগ হয় না বিভিন্ন কারণে এই অভ্যাসটা আপনাদের করতে হবে হ্যাঁ হাঁটার স্লোগান আপনারা আনেন মানে একটা টাইম নিজেকে দেন যেন হাঁটতে পারেন হাঁটেন দেখবেন অনেকাংশে এই সমস্যাগুলো কমে আসবে এক্সারসাইজ দরকার আপনাদের আর আমি কিছু ব্যায়াম দিয়েছি ইউটিউবে দেখবেন ফেসবুকে back standing pelvic floor muscle exercise not only যে আমার ব্যায়াম দেখতে হবে তা না আপনি ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন কিগাল এক্সারসাইজ বলে বা pelvic floor muscle exercise back muscle strengthening exercise তারপরে হচ্ছে কোর স্টেবিলিটি এক্সারসাইজ তারপরে হচ্ছে আপনার ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ দেখবেন এগুলো কমন পাওয়া যায় ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন গুগলে সার্চ করলে ওগুলো আপনি একটু করেন ব্যথায় ব্যথার মলম দেন ডিপ ব্রিদিং এক্সারসাইজ এগুলো অনেক উপকারী যে বুকের ব্যথার জন্য বুক চেস্ট ইয়ার জন্য আর হাঁটাটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয় আর ওই বসা শোয়া আপনার পারিবারিক কাজগুলো একটু চেঞ্জ আনেন আশা করি এটা ঠিক হয়ে যাবে তারপরে একটা এমআরআই করে ফেলবেন কারণ আপনার স্বাস্থ্য আপনার শরীর আপনার জীবন আপনার জন্য প্রিয় এটা আপনি আইডেন্টিফাই করে ফেললেন যে আসলে বড় কোনো সমস্যা আছে কিনা অ্যাকচুয়ালি যেটা হয় যে অনেক কাজের ভিড়ে আসলে নিজের টেক কেয়ারটা করা হয়ে ওঠে না কিন্তু সেটারও একটা ভীষণ রকম গুরুত্ব এটাই আমাদের আমাদের দেশে মানুষের ঘাটতি এটা এটা আপনার আপনার সাথে আমি একমত যে এটা আমাদের দেশে মানুষের একটা বড় ঘাটতি আমাদের দেশের মানুষ শুধু কেবল কাজের ক্ষেত্রেও মানে অন্যর জন্য কি করবে সেটাই ব্যস্ত আবার অন্য নিয়েও চর্চা করা নিয়ে ব্যস্ত নিজের নিয়ে কিন্তু ব্যস্ত খুব কম হয়তো যারা মা বোনরা আছেন ওনারা হয়তো বাচ্চাদের নিয়ে ব্যস্ত পরিবার নিয়ে ব্যস্ত তার পরিবারটা কিভাবে ভালো থাকবে বাচ্চারা কিভাবে ভালো থাকবে সারাদিন উঠেই কিভাবে একটা ভালো খাবার তৈরি করে দেওয়া যায় মা চিন্তা করে সারাদিন কিন্তু পাকটা কিভাবে ভালো হবে হ্যাঁ কিন্তু নিজের শরীরে যে যে একটু এক্সারসাইজ দরকার নিজে যে রোগ তৈরি করতেছে বসে বসে ওই সময়টা বা জ্ঞান চিন্তা মানুষের মাথা আসে না পুরুষদেরও এটা হয় তার ফ্যামিলিটা ভালো থাকবে কিভাবে আর্ন করার জন্য পাগল হয়ে যায় হ্যাঁ কিন্তু নিজের খবর নাই যে আমার একটু রিক্রিয়েশন দরকার আমার একটু রিল্যাক্সেশন দরকার আমার একটু এক্সারসাইজের দরকার বা আমাকে একটু অ্যাসেস করার দরকার ডাক্তারের মাধ্যমে এটা আমাদের দেশে একটু ঘাটতি আছে তবে আগের চেয়ে ইম্প্রুভড এখন অনেকেই সচেতন তো এই সচেতনতাটা হচ্ছে আমাদের হচ্ছে জরুরি বেশি কারণ আপনার আমরা কেবল রুগী দেখব যখন রোগ হওয়ার পরে এটা কত রুগী দেখা যাবে আপনার আমাদের অনেক জনগণ ঠিক না ওই পরিমাণে আমাদের ডাক্তার কম সাপোর্ট কম তাছাড়া এত রোগ হবে কেন আমাদের পৃথিবীর অনেক দেশে অনেক রোগের মানে আমাদের মতো এত রোগের টেন্ডেন্সি কম আমাদের যে পরিমাণ রোগী দেশে অন্য দেশে এত রোগী যেটা হয় যে যদি সচেতন থাকে মানুষ প্রিভেনশনের দিকে যেতে পারে যেগুলো ডিজিজ প্রিভেন্টেবল সেটা প্রিভেন্ট করা উচিত আর যেগুলো আছে যে হ্যাঁ শুধুমাত্র ট্রিটমেন্ট ছাড়া আর কিছু গতি নেই সেটা তো প্রিভেন্টেবল ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রিভেন্টেবল সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে এবং প্রিভেনশনের uh, দিকে বেশি জোর দিতে হবে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসসি টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এসসি টিভির দর্শক কলাকৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আপনাদের ব্যথামুক্ত সুস্থ জীবনের প্রত্যাশায় বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে